নিন্দা করা হয় যে কোরআন সুন্নার মাহফিলে গিবত গিল্লা করা হয় পরনিন্দা করা হয় সেই মাহফিল থেকে উঠা সোজা বাড়ি চলে যাবে